ওরে ইস্টার জলসা জি বাংলাতে নারী জাতির কি উন্নতি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি আর বাজার থেকে বাড়ি যায় বোর কাছে যদি বাচ্চাও কয় ভাত পানি গুছানো আছে নিজি নিজি বাড়িয়ে খাও বাজার থেকে বাড়ি যায় বোর কাছে যদি ভাত চাও কয় ভাত পানি গুছানো আছে নিজি নিজি বাড়িয়ে খাও আমার এখন মাথায় জ্বালা পারবো না আমি উঠতি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি স্বামী তার যাচ্ছে কাজে কাপড় কাপড়গুলো করবা সাপ কসম মাজাই বাতায় আমি বাঁচতেছি নে আমারে করিও মাপ নিজের কাপড় নিজেকে তুমি পারো না একটু কাস্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি আর কয় বুয়া সে এক জায়গায় বসে করতেছে কোন কুযুক্তি শাশুড়ির কথা শোনে না কাজ করে সব মনুক্তি কয় বুয়া সে এক জায়গায় বসে করতেছে কি কুযুক্তি শাশুড়ির কথা শোনে না কাজ করে সব মনুক্তি সেই কারণে সংসারে তো আছে বড় অশান্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি মায়া না দিয়া স্বামীটার বুঝাই কয় ডিসলাইন জির জির করে নিতে হবে ওয়াইফাই বিশাল না দিয়াং স্বামীটারে বুঝাই কই ডিসলাইন জির করে নিতে হবে উয়াই ফাই ওর বিশাল না দিয়াং স্বামীটারে বুঝাই কই ডিসলাইন জির করে নিতে হবে উয়াই ফাই ঠিক মতো সিরিয়ালগুলো পারি না আমি দেখতি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি ইস্টার জলসা জি বাংলাতে নারী জাতির কি উন্নতি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি ঠিক মতো সে করে না স্বামী ভক্তি